প্রার্থী স্বাধীনতা আছে এটা আচরণ বিধিমালায় কোথাও বলা নাই যে একজন ওখানে কোনো আমাদের সাথে কোনো মারামারি হয় না আর এই লিঙ্কন বাহিনী প্রায় সেই রাজাপুর তাহলে আমি লেভেল ফিল্ড আমি বাতিল করবো কেন আরেকটি পরে ভুলে যাবো আর লিঙ্কন বাহিনীটা স্যার আপনার নোট রাখতে হবে আর ওনার একজন ভাই আছে ওই যে মেজর নাকি কর্নেল আর ওনার উনি বলতে পারবেন ওনার সমস্ত মাইকে দুটি হবে ওনার ওই দিদা কিন্তু জরিমানা কিন্তু আমার কোন ঘটনা জানি ভিডিও করেছে সেই মোবাইলটি উদ্ধার করার জন্য আরেকটি প্রতিপক্ষ চেষ্টা চালিয়েছিল সেখানে টাওয়া হয়েছে কোনো মারামারি হয় না আমাদের একজনকে বাছাই করে দিয়েছে আর বাকি চার চেয়েছে কেন্দ্রের পক্ষে তো সবাইকে সম্ভব হয়নি এটা লাগাও আমাদের সম্মানিত কথা আমাদের